অথচ একটা মহিলার পর্দা কি একটা পুরুষের সতর কি অনেকে তাও জানে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মত অনুযায়ী একটা মহিলার পর্দা হচ্ছে এ হাতের কবজি মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে এটা তো পর্দা যদি মুখমন্ডল খোলা থাকে হাতের কবজা পায়ের পাতা এই তিনটা জায়গা <clears throat> বাদ দিয়ে বোরা শরীর যদি ঢাকা রাখে ও যদি আপনার সামনে পড়ে যায় দেখলে আপনার গোনা হবে হ্যাঁ? না একটা পুরুষের সতর হচ্ছে নাবি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু যদি ঢাকা থাকে পোড়া শরীরে কোনো জায়গায় কাপড় নেই পরে দেখলে গোনা হবে না কিন্তু একটা মহিলা যদি বলে না আমি হাঁটো থেকে মাজা পর্যন্ত ঢেকে রাখবো আমি রাস্তায় যাব ঠিক থাকবে মুখমন্ডল খোলা রাখা জায়েজ আছে কিন্তু না মুখমন্ডল খোলা রাখা হানিফার মত অনুযায়ী আছে কিন্তু মেয়েদের চুল হচ্ছে সতর অন্তর্ভুক্ত এখানে যারা মেয়েরা বসে আছেন আপনি নামাজ পড়তে গেলে যদি শাড়ি পরে নামাজ পড়েন আপনার নামাজ কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি কারণ সেজদা দিতে গেলে যদি একবার কাপড় পরে যায় আর চুল বের হয়ে যায় আপনার নামাজ শেষ এই জন্য মেয়েদের সর্বোত্তম পোশাক হচ্ছে সালাওয়ার কামিজ মদিনার মিউজিয়ামে হজরতে ফাতেমা জোহরার পোশাক আছে হাত পর্যন্ত লম্বা পা পর্যন্ত হাত পর্যন্ত হাতা থাকবে পা পর্যন্ত লম্বা হবে এখন মেয়েরা অনেকে সেলাওয়ার কামিজ বানাচ্ছে কিন্তু হাতা নেই একবার চাপায় নবাবগঞ্জে ঢুকছিলাম হঠাৎ দেখি এক মহিলার ব্লাউজের হাতা নেই মানুষ সব জড়ো হয়েছে ওই জায়গায় দেখেন আমার ড্রাইভার আসিবার ছিল বললাম ভাই দেখেন তো কি অবস্থা বলছো হুজুর এক মহিলার ব্লাউজের হাতা নেই দোয়া করলাম গাড়িতে বসে আনলা ও ভাবি তুমি একটু বরকত দাও অন্তত ব্লাউজের হাতা যেন লাগাতে পারে ড্রাইভার আমারে বলছো হুজুর দোয়া তুলে নেন আমি দোয়া করলে দোয়া কবুল হবে না কারণ ও তো ওই জিনিস না ও ডানা কাটা পৌরি ডানায় কোনো কাপড় নেই পিঠ মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ আবার বুকের উপরে লিখে দিয়েছে এক বুক জ্বালা না আমি আপনাকে পোশাক বানাতে নিষেধ করছি তা না আপনি হাতা কাটা ব্লাউজের পেছনে একেবারে সব ছেড়া অসুবিধা নেই বানান কিন্তু এটা স্বামীর জন্য এরকম যৌন উন্মাদনামূলক পোশাক যদি কেউ পরতে চায় শুধুমাত্র স্বামীর জন্য পরা যায় আছে তাছাড়া অন্য কাউকে দেখানো পরা হারাম জেনার করা হবে